এই যে ডাক্তারদা এখন চা বানাচ্ছে চায় গরম চায় চায়ের রিভিউটা দাও একটু নিজে চা বানালে খুব সুন্দর চা হয়েছে নিজের চা সবার ভালোই লাগে এই যে ফটোগ্রাফার গাড়িগুলো এখানে পার্ক রয়েছে এই চাবিগুলো নিয়ে আসলে ভালো হতো রসিকদা মর্নিং আজকে পুরোই মেঘলা হয়ে যাক গরম গরম লাগছে একটা পার্ক মতো করা আছে পার্কটাও বেশ ভালো লাগছে সব হেঁটে হেঁটে ঘোরার মতো সন্ধেবেলা বসার মতো ভালো জায়গা বেশ হোটেলটা বেশ ভালো রিসর্ট তো এদিকে জায়গা আছে এখানে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দিরও রয়েছে এখানে আমরা রাতে এসে পৌঁছেছিলাম তখন কিছু বুঝতে পারিনি কোন দিকে কোনটা কি রয়েছে এদিকে বাচ্চাদের খেলার পার্ক ব্রেকফাস্ট খেতে বসেছি ব্রেকফাস্ট চলে এসছে আর এই যে দূরে এর কোনো কাজ নেই বাইরে ঘুরে বেড়াচ্ছি আর ব্রেকফাস্ট কে নিয়েছি তাকে দেখো আর এই যে ব্রেকফাস্ট নিয়ে এসছে ব্রেকফাস্ট চলে এসছে পুরি তরকারি আর ডিম সেদ্ধ খাবারটা কেমন লাগছে দারুণ দারুণ বাস ভালো না ওখানে টাইম লাগছে ব্রেকফাস্ট সেরে রুমে এলাম সবাই খাচ্ছে আমি চলে এলাম রুমে একটু গোছাতে হবে একটু বাদেই বেরোবো অল সেট আমরা বেরোনোর জন্য মানে শুধু তিসিতের হয়ে গেলে হয়ে যায় হচ্ছে প্যাকিং করা হচ্ছে সব আমারটা করা হয়ে গেছে শুধু পিছনের রাকশাকটা বাঁধতে হবে রাকশাকটা বাঁধলেই হয়ে যায় এদিকে রকি ট্যাং ব্যাগ বাঁধা হয়ে গেছে ট্যাং ব্যাগ বাঁধছে পিছনে একটা বাঁধা হয়ে গেছে অনুপম কী করছিস এখানে তুলবো তো মূর্তি নদীর ওপর ব্রিজে ছবি তোলা হয়ে গেল নিচে যাওয়া হয়নি নিচে আর যাবো না এখান থেকে আমাদের ওই পাহাড়টায় উঠতে হবে ক্যাপ নেই ওই ইসের ওটা রকির ছিল এখানে পিছনে খুব সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি উপরের দিক দিয়ে রাস্তা এখন ওই যে দূরে ওইখানটায় দাঁড়িয়ে ছবি ভিডিও সব করলাম ¿Ya con un que コ入れる কিন্তু ভালোই লাগছে রে হ্যাঁ আমার হাত পা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে মোড়ই মোড় ও ভাই নিচের রাস্তাগুলো কি লাগছে कहाँ आ गए हम Another night, I fall in your sight. Your new eyes cut sharp like a knife. দেখ তো রাস্তায় দেখতে পাবি এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে তো আমি অনেকক্ষণ নিচে তাকিয়ে ওকে দেখতে পাই অনুপম ত্রিশিত তো একসাথে বেরিয়েছে তাহলে পরে চো আগা আমার যতদূর আইডিয়া আমি আসছিলাম তো আমি মনে করলাম I come for you I need you to know that I would never raincoat পরার জন্য এখানে দাঁড়িয়েছে এখান থেকে ভিউটা মোটামুটি আছে তবে পুরো মেঘ অন্যান্য জায়গার তুলনায় মোটামুটি আছে গ্রুপে যখন দুজনেই কেটিএম এর ডিউকের একদম ডাইহার্ট ফ্যান ডিউক থ্রি নাইনটির তখন গ্রুপে যখন একটা ডিউক থ্রি নাইনটি থাকে তখন এরকম ঝামেলা হয় ওটাতে যাসো না যাসো না প্লিজ প্লিজ যাও বলে কিছু হবে না I've been hanging on, counting days, thinking it was me all along. Had a million conversations in my head about where it went wrong. And I've got no idea where you've been, who you are, not anymore. All I got is this Polaroid picture of আমরা us. এখন দাঁড়িয়ে আছি পারমিট করাতে হবে পারমিট না মানে এন্ট্রি করতে হবে দাঁড়া পার বাইক একশো কুড়ি নিল লাভার থেকে কোলাখাম যাওয়ার দিকের যে রাস্তাটা সেখান থেকে এখন উঠতে হবে আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে আর এই যে জায়গাটাতে আপাতত যাচ্ছি পুরো বৃষ্টি হচ্ছে কাঁচা রাস্তা মানে কাঁচা বলতে পাথর ফেলা শুধু আর জল জমে আছে সাথে বৃষ্টি তো আছেই এখন ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একদম মিডিলে ও ভাই পাইন গাছ মারাত্মক অফ রোড ভাই এরকম মোর সাথে বৃষ্টি তোদের ওখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে গাড়ি ফার্স্ট গিয়ারের ওপর তোলাই যাচ্ছে না এত চূড়ান্ত বাজে রাস্তা এটা কালকে দিনের বেলা বোঝা যাবে ভালোভাবে এই জায়গাটার সৌন্দর্যটা আজকে রাতের এক্সপিরিয়েন্স করে নিলাম কালকে সকালবেলা যখন বেরোবো এখান থেকে তখন হবে আসল এক্সপিরিয়েন্স দিনের বেলা ও ভাই বাঁশ ফাঁস পাশের ঝাড় পড়ে আছে এইভাবে দেখতে পাচ্ছি রাস্তায় হয়তো এই কেউ আসেই না ওই যে দাঁড়িয়ে আছে ওরা কঠিন জায়গা ভাই বর্ষাকালে আসার জন্য দি বেস্ট চ চ দাঁড়াস না দাঁড়াস না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে কোথায় এসছি ওরে বাপরে ভাই এ কালকে তুই তোলা কষ্ট আছে এই রাস্তা দিয়ে বলে দিলাম বুঝলি রাস্তায় তুলতে গেলে গাড়ি ফেটে যাবে টু টোয়েন্টিটাকে ওঠানো বেশি মুশকিল হয় বুঝলি টু টোয়েন্টির চাকা খুব কাটে ডমিনারেরও চাকা কাটে তবে ডমিনারের ব্যালেন্স আর পাওয়ারের জন্য বেরিয়ে যায় কিন্তু টু টোয়েন্টির তো চাপ এ ও ভালো রাস্তা তো এখানে গড়ি গেল হ্যাঁ কৌশিকদা এই তো পিছনেই আছি ওরা আসছে তো ওদের জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি কারণ কারণ রাত হয়ে গেছে তো একসাথে না থাকলে মুশকিল হ্যাঁ হোটেলের নাম হচ্ছে ছোট্ট একটা গ্রাম কোলাহাট এই তোরা দাঁড়িয়ে আছে চলো চলো চলো আমরা মেন কোলাখামে পৌঁছে গেছি আমাদের রেসর্টটা একটু অন্য সাইডে আছে নিচে আর নিচে কোনটাতে কোথায় আমি জানি না আমি জানি না কোথায় আমি শুনিনি ওরা যাক আগে যাক ওরা আগে যাক আসতে আসতে আমরা চলে এসেছি কোলাখাম হোমস্টেতে রুমটা বেশ এরকমই রয়েছে ফার্স্টে দেখাতে পারি ঠিক আছে আমাদের রুমটা এইখানে এই যে গাড়ি পার্ক রয়েছে আর বাকি আর একটা রুম আমাদের এই সামনে আর উপরে এরকম একটা স্টেয়ার রয়েছে স্টেয়ার দিয়ে উঠে এরকম সুন্দর এরকম শোয়ার জায়গা এখানে একটা ছোট্ট আলমারি মতো আছে এখান থেকে বাইরের পুরো ভিউটা দেখা যায় গাড়িটা ডান দিকে টানছে মনে হচ্ছে একটু ওটা কালকে রাতে কালকে সকালে চেক করাতে হবে এখন ডিনারটা করবো একাই এসছি ওরা কখন আসবে বুঝতে পারছি না তো খুব খিদে পেয়েছে